আসসালামু আলাইকুম লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে বন্ধুরা অনলাইন আর্নিং জগতে অনেকগুলো প্ল্যাটফর্ম বা অ্যাপস রয়েছে যে ওয়েবসাইট অ্যাপসগুলোতে কাজ করতে হলে হয়তো আপনাকে টাকা ইনভেস্ট করতে হবে নতুবা আপনাকে বিশ্বাসকে পুঁজি করে এগিয়ে যেতে হবে সো গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনি শুধুমাত্র একটি ওয়েবসাইটকে বিশ্বাস করার যে কারণগুলো আপনাকে জানতে হবে সেই কারণগুলো স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখিয়েছি আশা করি সেই ভিডিওটি ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে একটি অ্যাপস বা ওয়েবসাইটকে ট্রাস্ট বা বিশ্বাস করার পিছনে যে কারণগুলো আপনাকে জানতে হবে সেই কারণগুলো কনফার্ম হয়ে আপনি অবশ্যই কাজ শুরু করবেন অর্থাৎ এক কথায় বলা যায় যে বিশ্বাসী মেলায় বস্তু তর্ক থাকে বহুদূর যারা তর্ক করে সবসময় তারা পিছনেই থাকে আর যারা বিশ্বাস করে ঝাঁপিয়ে পড়ে তারা এগিয়ে যায় অনলাইন আর্নিং প্ল্যাটফর্মটা হচ্ছে ঠিক তাই সুতরাং আপনাকে মনে রাখতে হবে যে এই প্ল্যাটফর্মে টিকে থাকতে হলে অথবা দিন শেষে আর্নিং জেনারেট করতে হলে আপনাকে অবশ্যই কোনো কোনো জায়গায় বিশ্বাসটা বুঝি করে এগিয়ে যেতে হবে সো আমি গত ভিডিওতে দেখেছি আশা দেখিয়েছি আশা করি সেই ভিডিওটি দেখে আসবেন আজকে আরেকটি বাংলাদেশ ট্রাস্টেড ওয়েবসাইট সম্পর্কে আপনাদেরকে আমি ধারণা দিব বা শেয়ার করব যে ওয়েবসাইটটি অনেকটা পিকে ওয়ার্কার বা মাইক্রো ওয়ার্কার্স ডট কমের মতো যে ওয়েবসাইটটিতে কাজ করতে করে আপনি খুব সহজে কোনো রকম স্কিল বা দক্ষতা ছাড়াই স্টেপ বাই স্টেপ ফলো করে আপনি এগিয়ে যাবেন আর্নিং জেনারেট করতে পারবেন দিন শেষে সো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো অনুরোধ জানাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন আর বেশি বেশি করে শেয়ার করুন যাতে নিজে উপকৃত হতে পারে এবং আপনার বন্ধু লেভেলের যারা রয়েছে তারা সবাই উপকৃত হতে পারে সো ফিরছি একটু পরে সাথেই থাকুন অলরাইট চলে এসেছি আজকের কাঙ্ক্ষিত ট্রাস্টের ওয়েবসাইটটিতে এই ওয়েবসাইটটি একটি বাংলাদেশি ওয়েবসাইট এই ওয়েবসাইটটিকে এই ওয়েবসাইটটিতে কাজ করতে হলে আপনাকে যে বিষয়টা আগে জানতে হবে সেই বিষয়টা হচ্ছে যে এই ওয়েবসাইটটি ট্রাস্টেড কিনা আমি আবারও বলছি যে গত ভিডিওতে অর্থাৎ আমি আমার পূর্বের যে ভিডিওটি এখানে আপলোড করেছিলাম সেই ভিডিওতে দেখিয়েছি একটি ওয়েবসাইট বা অ্যাপসকে ট্রাস্ট করার পিছনে কি কি কারণ আপনাকে অবশ্যই আগে জানতে হবে সুতরাং এই ভিডিওটি ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওটি আপনার জন্য অনেক বেশি ক্লিয়ার হবে সো আমি গত ভিডিওতে আশা করি দেখিয়েছি যেহেতু সুতরাং আমি আর নতুন করে কিছু বলছি না আজকের ভিডিও ওয়েবসাইটটি একটি অসাধারণ ট্রাস্টেড ওয়েবসাইট যে ওয়েবসাইটটি আপনি কোনো রকম দক্ষতা বা অভিজ্ঞতা না থাকলে কোনো প্রবলেম নেই জাস্ট আপনি সাইন আপ করে এখান থেকে কাজ কাজ স্টার্ট করে নিতে পারবেন সো স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আমি শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে এখানে সাইন আপ করে নিতে হয় কিভাবে এখান থেকে পেমেন্টগুলো উইথড্র করে নিতে হয় এবং কিভাবে কাজ শুরু করতে হবে সেটি আমি একটু করে দেখিয়ে দিব আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ করবেন কোনো রকম স্কিপ করবেন না টেনে টেনে দেখলে বা কেটে কেটে দেখলে আপনি কিন্তু কিছুই বুঝতে পারবেন না পরবর্তীতে আমাকে বাজে বা ব্যাড কমেন্ট করে অবশ্যই ব্যাড কমেন্ট করবেন আশা করি সেগুলো থেকে বিরত থাকবেন সো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি শেষ করুন সো আমি প্রথমে যে ওয়েবসাইটটিতে ওয়েবসাইটটি আমি আপনাদের সাথে শেয়ার করছি সেই ওয়েবসাইটটির নাম হচ্ছে review hun dot com video description বক্সে আপনি একটি লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনি এই ইন্টারফেসে চলে আসবেন এই ইন্টারফেসে আসার পরে আপনি এখানে তিনটি লিঙ্ক দেখতে পাচ্ছেন সেই তিনটি লিঙ্ক কিন্তু একই লিঙ্ক সো প্রথমটিতে ক্লিক করবেন অর্থাৎ এই প্রথম যে লিঙ্কটি দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করার পরে আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসবে এই ইন্টারফেসে আসার পরে আপনার যে কাজটি হবে সেই কাজটি হচ্ছে আপনি এই পেজটি দেখতে পাবেন এই পেজটিতে আসার পরে আপনার যে কাজটি হবে সেটি হচ্ছে এখানে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে সাইন আপ বাটনে ক্লিক করার পরে আপনি এই পেজটি পাবেন জাস্ট আপনাকে ফুল নেই ফুল নেম প্রোভাইড করতে হবে একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস প্রোভাইড করতে হবে পাসওয়ার্ড দিতে হবে জেন্ডার দিতে হবে এবং আপনার বার্থ ইয়ার দিতে হবে এরপর আপনি দেশ সিলেক্ট করবেন অর্থাৎ আপনি যে দেশে জন্মগ্রহণ করেছেন সেই দেশটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন আশা করি এতটুকু করার পরে জাস্ট আপনাকে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করতে হবে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে আপনি আপনার ইমেল বক্সের মধ্যে একটি ইমেল পেয়ে যাবেন এই হচ্ছে একটি রিভিউ হান্ড এর তরফ থেকে কনফার্মেশন লিঙ্ক তারা পাঠিয়েছে এই লিঙ্কে ক্লিক করার পরে জাস্ট ভেরিফাই ইমেলে ক্লিক করার পরে আপনি তাদের মূল ওয়েবসাইটের ইন্টারফেজে চলে যাবেন অর্থাৎ লগ চলে যাবেন এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি যে সেটিংসগুলো করেছেন সেই সেটিংসগুলো এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এতটুকু আপনি আশা করি করতে পারবেন এই কাজটি আপনি আপনার কম্পিউটার অথবা মোবাইলের মাধ্যমে খুব সহজে করে নিতে পারবেন আশা করি কোনো প্রবলেম হবে না এখানে যে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন এই থ্রি ডট মেনুতে যদি আমি ক্লিক করি জাস্ট এখানে home hunter dashboard maker dashboard my credit referral settings log out সব কিছু আপনি দেখতে পাবেন আমার আপনার প্রথম যে কাজটি হবে সেটি হচ্ছে সেটিংসে যাওয়ার পরে আপনি আপনার যে ইনফরমেশনগুলো এখানে দিয়েছেন সেই ইনফরমেশনগুলো ঠিকঠাক আছে কিনা সব কিছু চেক করে নেবেন এবং পাসওয়ার্ডটা অবশ্যই নতুন করে দিবেন যাতে কোনো প্রবলেম না হয় সুতরাং আশা করি এতটুকু করে নিতে পারবেন এরপর আমি চলে যাচ্ছি যে এই অ্যাকাউন্টটি মুহূর্তে কাজ করার পরে কিভাবে পেমেন্ট নিতে হয় আমি যদি মাই ক্রেডিটে ক্লিক করি এখানে মাই ক্রেডিটে ক্লিক করার পরে যে পেমেন্টের অপশনগুলো তারা সাজিয়েছে সেই পেমেন্টের অপশনগুলো কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে প্রথমটা হচ্ছে হান্ড দ্বিতীয় দ্বিতীয়টি হচ্ছে ইথানাম তৃতীয়টি হচ্ছে গিফট কার্ড এবং সব মজার ব্যাপার হচ্ছে যে কয়েন বেস অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ইথেরামগুলো খুব সহজেই আপনি আপনার পকেটে নিয়ে আসতে পারবেন কীভাবে কয়েন এর মাধ্যমে ইথেরাম অ্যাকাউন্ট উইড্রো করে নিতে হয় সেটি আমি আজকে পুরো ভিডিওতে শেয়ার করব এবং আপনি যদি গিফট কার্ড নিতে চান তাহলে তাও নিতে পারবেন শপিং করার মাধ্যমে আপনি আপনার নির্ধারিত পয়েন্টগুলোকে ইউজ করে হিউজ পরিমাণ শপিং করে নিতে পারবেন এবং এখানে উইড্রো মেথডে উইড্রোতে যদি আপনি ক্লিক করেন এখানে ওয়ান ডলার হলে কিন্তু আপনি অর্থাৎ মিনিমাম ওয়ান ডলার হলে আপনি এখান থেকে উইড্রো করে নিতে পারবেন সো এবার দেখাচ্ছি কিভাবে সাইন আপ হয়েছে লগ হয়েছে এবার কিভাবে পেমেন্ট নিতে হয় সেটি আমি দেখাচ্ছি সো প্রথমে আপনাকে চলে যেতে হবে গুগলের মধ্যে গুগলে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন Coinbase Coinbase dot com দিয়ে যখন আপনি চার্জ দিবেন তখন আপনি এই ধরনের ইন্টারফেস পাবেন এই ইন্টারফেসে আসার পরে জাস্ট আপনাকে একটি ফ্রি অ্যাকাউন্ট করে নিতে হবে অর্থাৎ আপনি আপনার ইমেল অ্যাড্রেস প্রোভাইড করে সাইন আপ করে তারপরে এখানে লগ করে জাস্ট তাদের সাথে কানেক্টেড হয়ে যাবেন কয়েনবেস এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মধ্যে আপনার বিডিটি তারপরে Ethereum bitcoin Stellar Litecoin bitcoin cash সব কিছু পেমেন্ট গেটওয়ে রয়েছে আশা করি এই ট্রাস্টেড ওয়েবসাইটটি দীর্ঘদিন ধরে পেমেন্ট দিয়ে আসছে আশা করি এই পেমেন্ট গেটওয়েটি ইউজ করে আপনি আপনার ইথারামগুলো উইড্রো করে নিতে পারবেন আরও মজার ব্যাপার হচ্ছে এটি এটি ট্রাস্টেড ওয়েবসাইট কেন ট্রাস্টেড ওয়েবসাইট সেটি আমি একটু প্রুফ দিচ্ছি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে প্রত্যেকবার অ্যাকাউন্টে লগ করার পরে আপনার কিন্তু ভেরিফিকেশন চাইবে ভেরিফিকেশনটা হচ্ছে যে মোবাইল নাম্বার দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করেছেন তার ভেরিফিকেশন চাইবে অর্থাৎ এখানে যে মোবাইলটি আপনি ইউজ করেছেন বা যে নাম্বারটি ইউজ করেছেন তার ভেরিফিকেশন কোড এখানে দিতে হবে জাস্ট এরপরে কিন্তু আপনি লগ করতে পারবেন লগ ইন করার পরে কিন্তু আপনি এই ধরনের ইন্টারভিউতে চলে আসবেন এরপর যদি আপনি পোর্টফোলিওতে ক্লিক করেন তাহলে অবশ্যই আপনি যে মেথডে পেমেন্টগুলো নিতে চাচ্ছেন সেই মেথডগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে সাজানো রয়েছে সেই পেমেন্টগুলো থেকে আপনি খুব সহজেই এখান থেকে পেমেন্ট নিতে পারবেন ইথেরামে যদি আমি ক্লিক করি তাহলে অবশ্যই ইথেরামের যে অপশনগুলো আমি এখানে দেখতে পাচ্ছি যে ইথেরামের অপশনগুলো ইথেরামের অপশনগুলো দেখা যাচ্ছে এরপর যে রিসিভ যেটি রয়েছে সেই রিসিভের রিসিভে ক্লিক করার পরে যে আপনি এখানে একটি অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটি কপি করবেন অথবা এখানে যে বক্স রয়েছে সেই বক্সের মধ্যে ক্লিক করলে এটি কপি হয়ে যাবে কপি হয়ে যাওয়ার পরে আপনার করণীয় কি সেটি আমি দেখাচ্ছি আপনি পুনরায় এই অ্যাকাউন্টে আসবেন এই অ্যাকাউন্টে আসার পরে যেহেতু আমার কোনো এখন ডলার নেই সুতরাং এখানে সব কিছু জিরো দেখাচ্ছে এটি আমার নতুন অ্যাকাউন্ট আমি আপনাদের সুবিধার্থে আপনাদের বোঝার সুবিধার্থে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি যদিও ভিডিওটি একটু বড় হচ্ছে অনেকে কিন্তু বিরক্ত হন যে ভিডিও বড় হলে দেখতে চান না তাদের কথা মাথায় রেখে আমি জাস্ট সংক্ষেপে এ টু জেড যে কথাগুলো না বললে নয় সেই কথাগুলো শেয়ার করে আজকের এই ওয়েবসাইটটি শেয়ার করছি সো জিরো দেখাচ্ছে এখানে ওয়ান ডলার হলে কিন্তু আপনি মিনিমাম ওয়ান ডলার হলে এখান থেকে ট্রান্সফার করে নিতে পারবেন সো এখানে যে রিসিপিয়েন্ট দেখতে পাচ্ছেন এই রিসিপিয়েন্টের মধ্যে আপনাকে ইথেরামের যে অ্যাকাউন্ট অ্যাড্রেসটি অর্থাৎ আমি কিছুক্ষণ আগে যেটি দেখালাম এই যে অ্যাড্রেসের যে লিঙ্কটি অর্থাৎ এটি কপি করে নিতে হবে কপি করে নেওয়ার পরে জাস্ট আপনাকে এখানে পেস্ট করে নিতে হবে পেস্ট করে নেওয়ার পরে আপনি অ্যামাউন্ট ধরুন one dollar USD USD one dollar বা যা আপনি চাচ্ছেন সেটি অবশ্যই আপনি কনভার্ট করে ইথেরামে কনভার্ট করবেন কনভার্ট করলে অর্থাৎ ওয়ান ডলার যদি আপনার থেকে থাকে তাহলে অবশ্যই আপনি ইথেরামের মাধ্যমে এই পেমেন্টটি পাবেন এবং আরও একটি ব্যাপার আপনাকে অবশ্যই জানতে হবে তারা ট্রানজ্যাকশন ফি সাইবে জিরো পয়েন্ট ডলার তার মানে টোয়েন্টি সেন্টের মতো তারা কিন্তু এই ওয়ান ডলার থেকে কেটে নিবে দ্যাটস ইট এরপরে রিকোয়েস্ট ট্রান্সফারে দিলে আপনার পেমেন্টটি অবশ্যই ইথেরামের মাধ্যমে আপনার এই রিভিউ হান্টের মধ্যে চলে আসবে অর্থাৎ এক কথায় বলা যায় এখানে কোনো লুকোচুরি নেই সবকিছু স্বচ্ছ এবং স্বচ্ছতা রয়েছে আশা করি আপনি এই ট্রাস্টের ওয়েবসাইটটিতে কাজ শুরু করে নিতে পারেন গত পর্বে আমি দেখিয়েছিলাম যে কিভাবে পিকো ওয়ার্কার্সে কাজ করতে হয় পিকো ওয়ার্কার্সের ভিডিওটি অবশ্যই আপনাকে দেখার অনুরোধ জানাচ্ছি এবং আশা করি সেই ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক বেশি সোজা হয়ে যাবে সো আমি প্রথমে সাইন আপ করে নিতে হয় কিভাবে তা দেখালাম লগ করতে হয় তা কিভাবে করতে হয় তা দেখালাম এবং পাশাপাশি এখানে কিভাবে পেমেন্টগুলো উইড্রো করে নিতে হয় তা দেখালাম এবার আসি কাজের পালা কিভাবে আপনি এখান থেকে কাজ শুরু করবেন সেটি আমি এবার আপনাদের সাথে শেয়ার করছি এখানে অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি যে অপশনগুলো পাবেন সেই অপশনগুলো হচ্ছে এগুলো অর্থাৎ এখানে জাস্ট কিছু সিম্পল কাজ রয়েছে যে সিম্পল কাজগুলো আপনি বাইশ সেন্টের বিশ সেন্টের পঁচিশ সেন্টের জাস্ট আহামরি কোনো পেমেন্ট নয় তবে বিশ্বাস আপনাকে রাখতে হবে যে মাস শেষে অবশ্যই আপনি এই পেমেন্টগুলো উইড্রো করে নিতে পারবেন খুব সহজে অনেক ফেক ওয়েবসাইট বা অ্যাপস রয়েছে যেগুলো আমি অবশ্যই আপনাদের সাথে কখনো শেয়ার করি না চেষ্টা করি ট্রাস্টেড যে অ্যাপস বা ওয়েবসাইটগুলো রয়েছে যাদের আপনাদের ন্যূনতম উপকার হয় আমি জানি যে আমার যারা বিওয়ার বা সাবস্ক্রাইবার রয়েছেন তাদের ম্যাক্সিমামে কিন্তু স্টুডেন্ট এবং তারা চায় যে দিন শেষে বা মাস শেষে কিছু আর্নিং জেনারেট করার সুতরাং আপনাকে মনে রাখতে হবে বিশ্বাস নিয়ে ধৈর্য ধরে কাজ করলে অবশ্যই এখান থেকে ইনকাম জেনারেট করা সম্ভব এখানে দশ সেন্টের একটি কাজ দেখা যাচ্ছে আর একটি বড় ডলারের কাজ দেখা যাচ্ছে জাস্ট টু ডলার জাস্ট আপনাকে এই যে অ্যাপসটি দেওয়া রয়েছে সেটি ডাউনলোড করে নিতে হবে সেই ডাউনলোড ডাউনলোড করার পরে আপনি এখান থেকে কাজ শুরু করে নিতে পারবেন সো আজকের ভিডিওটি আমি আজকে এতটুকুই শেষ করতে চাচ্ছি এটি অনেক বড় হয়ে যাচ্ছে আমি আজকে এই ওয়েবসাইটটিতে কিভাবে সাইন আপ করে নিতে হয় কীভাবে অ্যাকাউন্টে সেটিংস করে নিতে হয় এবং কিভাবে পেমেন্টগুলো উইথড্র করে নিতে হয় সেটি দেখাচ্ছি আরও একটি কথা পুলিশে বলতে চাচ্ছি যে রিভিউ হান্ট ডট টাউন এটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট নিয়ে আমার মুখের কথা নয় এটি কিভাবে আপনি যাচাই করবেন যে এটি ট্রাস্টেড কিনা জাস্ট আপনাকে চলে যেতে হবে গুগলের মধ্যে গুগলে যাওয়ার পরে হো ডট আই এস এমন একটি ট্রাস্টেড প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি বিশ্বের যে কোনো ওয়েবসাইট সেটির ট্রাস্টেড কিনে সেটির অস্তিত্ব অনলাইনে রয়েছে কিনে সেটি যাচাই করে নিতে পারবেন সেটি রেজিস্ট্রেশন ডেট কখন সেটির রেজিস্ট্রেশন এক্সপায়ারি হবে কখন অথবা কখন থেকে শুরু করেছে সব কিছু এ টু জেড আপনি এটির মাধ্যমে যাচাই করে নেবেন সো আশা করি আজকে ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখার জন্য আন্তরিক ধন্যবাদ এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা সাপোর্ট দিলে অবশ্যই আপনি আপনাদের জন্য আমি পার্ট টু অর্থাৎ আজকের যে রিভিউ হান্ট ওয়েবসাইটটি শেয়ার করলাম সেটি কিভাবে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হয় কীভাবে পেমেন্ট উইথড্র করে নিতে হয় সেটি দেখালাম আমি পরবর্তী পার্ট টুতে দেখিয়ে দিব কিভাবে এখানে কাজ শুরু করবেন এবং আশা আশা করি সেই পার্ট টুটি দেখার অপেক্ষায় থাকবেন সো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং পাশাপাশি বেশি বেশি করে শেয়ার করুন যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে লার্নিং এবং আর্নিং রিলেটেড সমস্ত ট্রাস্টেড ভিডিওগুলো সবার আগে পেয়ে যেতে পারেন স্টে গুল stay connected stay stay connected with Learning and Earning Tube and stay safe and stay home i'll catch you guys in my next video till then take care